বাংলাদেশ অনলাইন স্কুলে ইভিনিং শিফটে ভর্তি চলছে দেশের অন্য যে কোনো স্কুলের শিক্ষার্থীরাও আমাদের বিওএসএ ভর্তির সুযোগ পাবে আমরা ভর্তি নিচ্ছি English medium play group to standard seven English version play group to class ten এবং Bangla version play group to class ten দেশ ও বিদেশের সেরা শিক্ষকের তত্ত্বাবধানে বেড়ে উঠুক বাংলাদেশের এক ঝাঁক শিক্ষক বিস্তারিত জানতে ভিজিট করুন www.bangladeshonlineschool.com and you can call us at zero one six two zero zero zero four two zero zero or 0173246690